Thank you. হ্যালো ফ্রেন্ডস যদি আপনার ঘরে বসি পয়সা ইনকম করা চাহুমান তেবে ডাউনলোড করতু রোজ ধন আপ যদি আপনার এখন ডাউনলোড করছেন তেবে পাইবে পঁচিশ টাকা আদি আমার রেফরাল কোড নিয়ে ডাউনলোড করছেন তেবে বি পাইবে পঁচিশ টাকা এবং যদি এখন নিজ ফ্রেন্ড মানুষ হোয়াটসআপ ফেসবুক কিংবা মেসেঞ্জরে পঠাইলে এবং সে ডাউনলোড কলে তেবে বি পাইবে পঁচিশ টাকা তেবে শীঘ্র এখন প্লে স্টোর ডাউনলোড করতু ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক দিয়া যাই